সম্মানিত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের গর্ব করতে ভালো আছি তো আজকে একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি হচ্ছে একটি সাউন্ড সাউন্ড সিস্টেম আমি এসি প্লাগিং করে নিই তো যখন এসি আমি প্লাগিং করি পাওয়ার কিন্তু আছে কিন্তু কোনো সাউন্ড নেই তো এটা মেকানিক দেখাচ্ছে এখন ফেরত দিয়ে দিচ্ছে তো আমি এখন এটাকে খুলবো খোলার পর আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাব তো চলুন দেরি করবো না শুরু করা যাক তো প্রথমে আমরা এটার নামটি জেনে নেব আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে অলসেন মার্ক অলসেন মার্ক এই বক্সটি এটা মডেলও আমরা দেখে নেব তো ঘুরিয়ে নেব তো এটা মডেলটিও আপনারা দেখতেছেন এটা মডেল নাম হচ্ছে O M M S double one three nine আর এটার ওয়ার্ড হচ্ছে দুইশো ওয়ার্ড বন্ধুরা দেখতে পেলেন আমি আপনাদেরকে আরও কাছে নিয়ে দেখলাম তো এটা বহুত পুরাতন অবশ্য যার কারণে মেকানিক্সরা হয়তো ধরে না তো আমি ভ্যারাইটিস কাজ করি যার কারণে আমি ধরছি এবং আমি দেখ চেষ্টা করব আপনাদেরকে পুরো কাজটি দেখানোর জন্য এতে যদি সুবিধা মনে করেন তাহলে বা ভালো হয় বা আপনাদের কোনো একটা উপকার আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি বাজিয়ে বাজিয়ে নেবেন যাতে করে আমার সমস্ত ভিডিও আপনারা পেয়ে যান তো আমি এখন এটা খুলে নেব বন্ধুরা আমি বক্সটি শুয়ে নিলাম আমি বক্সটি শুয়ে নিলাম এখন স্টোরগুলো খুলে নেব আমি এলাকায় বিভিন্ন প্রকার আসেন তাদের কাজ করে থাকি তো মেকানিকের কাছে কয়েকবারই গিয়েছে তো এইবার মনে মেকানিক তাকে করেনি ড্যামেজ করে দিয়েছে আমি চেষ্টা করবো এটা কাস্টমার বললেন যার কারণে কথা বললাম তো আমার কাছে খারাপ করে চলে যাওয়া বারবার মেরামত করার পরেও ভালো যেগুলি চলে না আমি সেগুলি কাজ করে এবং কিছু দিনের গ্যারান্টি দিয়ে থাকি তো যারা বিভিন্ন smart LED TV LED TV LED TV channel এবং সিআরটি বক্স টিভি ভাড়া করে চলে যাওয়া বারবার মেরামত করার পরও ভালো চলে না sound system IPS voltage stabilizer এগুলি আমরা কাজ করে থাকি আমাদের সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক একটি মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য রিপেয়ারিং সার্ভিসিং তো আমরা অনলাইনে অনেক প্রকার কাজ দিয়ে থাকি দিয়েছি আপনারা ভিডিও দেখবেন প্রকার কাজ দিয়েছি এগুলো দেখে অনেকের উপকারে হয়তো আসে আবার অনেকের উপকারে হয়তো আসে না তো দেখতে পাচ্ছেন এখানে সাউন্ডের যে কানেকশন সেটি খোলা রয়েছে আমরা একটু ভালোভাবে দেখে নিই ভিডিওটি একটু লম্বাই হবে কিন্তু লম্বা হলেও আপনাদের হয়তো যারা সাউন্ড সিস্টেমের কাজ করে থাকেন তাদের হয়তো কিছুটা হলেও উপকারে আসবে ইনশাল্লাহ তো এটা চাইটেন ডেস্টার দ্বারা গঠিত হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের একটা দেখাচ্ছি চারটি লেন্স দ্বারা গঠিত এটা হচ্ছে উনিশ উনিশ আটানব্বই এবং উনিশ একচল্লিশ ট্রানজিস্টারের দ্বারা গঠিত তো এটিগুলির সাউন্ড কোয়ালিটি প্রায় অনেকটাই সুন্দর হয় যেহেতু কোম্পানি বহুত রিচার্জ করে ইঞ্জিনিয়ার দ্বারা এটিকে তৈরি করে নেয় এবং এবং দেখে ডান্স আমি যে রয়েছে সেগুলি করে দিয়ে এবং দেখবো আসলে মূল কারণটা আমি এটি করে নিই এসেছে আমরা যখন নাকি দেখলাম যে স্টিকার ঠিক আছে কিন্তু এটা দেখতে পারতেছেন আমার সিরিজ শর্ট জ্বলছে এবং অর্থাৎ এটার ভিতরে শর্ট রয়েছে তো এটাকে যার কারণেই হয়তো চেষ্টা করেছে বারবার ট্রেনজিস্টার লাগানোর পরও মনে ভালো চলছে না দেখতে পাচ্ছেন অনেকটা জ্বালাই করা তো আমি এটাকে রিপেয়ারিং করব এবং এটাকে ওকে করে আপনাদেরকে দেখাবো যাতে আপনারাও তো আমরা ব্যাকপার্ট থেকে টিকিটটা আলাদা করে নিতেছি নাটগুলি খুলে দিচ্ছি তো আমি যেহেতু রোডের সাথে একটি দোকানে আর আমার দোকান ওরকম নির্জন স্থানে নয় আমার পাশে রয়েছে ওয়ার্নিং মেশিন যার কারণে শব্দটা একটু বেশি পিওর শব্দটা শোনা যায় বেশি তা আমাদের শব্দটা যেটা আমি কথা বলি শব্দটা একটু কমই শোনা যায় এটার জন্য বন্ধুরা আমি দুঃখিত আমার দিক থেকে দেখবেন যারা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাদের কিছু হলেও আপনাদের উপকারে উপকারে তো কারণ আমি যে কাজগুলি যে কাজগুলি হচ্ছে একেবারেই টেকনিক্যাল একেবারেই সরানো বন্ধুরা আমি কিপিটি খুলে নিলাম আমি কার্ডটি খুলে নিলাম তার সার্কিটটি খুলে নিলাম তো এখন আমি এটার ভিতর থেকে দেখতে পাচ্ছেন এটাকে অনেক বাইপাস কাজ করা হয়েছে অনেকটাই দেখতে পাচ্ছেন জ্বালাই জুলাই করা হয়েছে এটা তারপরেও মনে হয় ওকে হয় নাই প্লাস পিন উঠে ফেলছে এটা কাজ করা একটাই কষ্ট তো যতই কষ্ট হোক না কেন সাউন্ড সিস্টেম অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য আমরা যেগুলি ব্যবহার করে থাকি ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে তো ভিডিওটা একটু লম্বাই হবে কারণ যেহেতু যদি স্কুল কাজটা দেখতে দেখতে যাই তাহলে একটু লম্বা হবে ধৈর্য দেখতে হবে তাহলে একটি সাউন্ড সিস্টেম দিয়েই অনেক ধরনের কাজের অভিজ্ঞতা চলে আসতে হবে প্রথমে অবস্থাটা কী করেছি প্রথম আমি ক্যামেরাটা মেপে নিতেছি প্রথমে এক নম্বর যে ট্রান্সলেটে ধরলাম লোকে আছে দুই নম্বর দিয়েও দেখাচ্ছে ওকে আছে তিন নম্বর কেন্দ্রটিও দেখাচ্ছে উঠে আছে তো চার নম্বর ট্যান্ডেসটিও ট্যান্ডেসটাটিও ওকে আছে তাহলে এই হট প্রবলেম কোথা থেকে আসছে ওই যার কারণে এটা মেকানিক ফেরত দিয়ে দিয়েছে স্পিকার লাগাইলেই শর্ট কিলিং বা শর্ট হোল্ড দেখাচ্ছে তো সবগুলি কানেক্টিভ করে নেবো একে একে এখানে কিছু আমার প্রয়োজন করে পড়ে বিষয় বন্ধুরা একটু অপেক্ষা বিদ্যুৎ চলে গিয়েছে তো কারেন্টটি চলে এসেছে আবারও বন্ধুরা সার্কিটের ভিতরে লাগানো যে ট্যান্ডেস্টারগুলি রয়েছে প্রত্যেকটা ট্যান্ডেস্টার থেকে তিনটা ট্যান্ডেস্টার একেবারেই নতুন কিন্তু তারপরও এই শর্টের যে সমস্যাটা সমাধান করতে পারছেন না আমাদের টেকনিশিয়ান বাইরা হয়তো তাই আমার কাছে নিয়ে এসেছি আমি তো আপনাদেরকে আগেই বললাম তাই এখন আমি এটাকে দেখাবো কেন এটার এই মর্মান্তিক অবস্থা তো প্র্যাকটিক্যালের সব মাথা তো শেষে কত বিকেলের বন্ধুরা আরেকটি বিষয় হচ্ছে এই যে ট্রেন এই ট্রেন রেস্টারটি দেখা তো আমি প্রথমে সমস্ত ট্রেন রেস্টার না খুলে এই ট্রেন রেস্টারটি আগে খুলব দেখি তারপর কি করা যায় তো স্কিপ করে নেই আমি গায়ে লেখা আছে ছয়শো উনসত্তরে আমি দেখি আগে দেখি খাওয়া বন্ধুরা দুঃখের বিষয় এটা শর্ট হলো না আমি এটা শর্ট মারি দেখাইতে আবার একটু বড় করে সময় করবে সময় লাগলো আমি আপনাদেরকে এটা গভীর প্রেমে পড়ে গিয়েছিলাম রোগ খুঁজতে খুঁজতে তারপরও আমি আপনাদেরকে এখন দেখাবো যে এটা সম্পূর্ণ এখন ওকে এবং করে নেব মোবাইলে আমরা চার্জ হয় কিন্তু মোবাইলে মানে এই বাটনটা কাম করে না একটু মোটামুটি স্কিপ করে নেই হ্যাঁ বন্ধুরা একটু কাস্টমার এসেছিল যার কারণে ভিডিওটি করে নিয়েছিলাম তো আমি এখন এটাকে করে নিয়েছি এরকম ছিল এরকমভাবে যেটা আমি সম্পূর্ণ করে নিলাম এখন আমরা স্প্রে মেরে স্ক্রুগুলো সেটিং করেই ডেলিভারি দিয়ে দেবো তো আজ এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে